Hallelujah. শুক্রিয়া স্বরূপ চার রাখাত নামাজ পড়বেন যে নামাজ

तो कि आप para

নিয়ত করা আমি কোন নামাজ পড়বো নামাজ ভোরের নামাজ সুন্নত না বিশেষত তারপর শেষ করিল শেষ করিল বলতে শেষ বসা দুই রাখাতের নামাজের শেষ বসা দুই রাখাতের পরে তিন রাখাতের